হে দে এভরান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন this is me Nijon Akter Mim from থেসল বাংলাদেশ ওয়াল আমার পিছনে একটি লেখা আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে লেখা আছে it's good to see you again এই সেন্টেন্সটা কিন্তু আমরা আমাদের ডেইলি কনভারসেশন অনেক বেশি ইউজ করে থাকি it's good to see you again well আজকে আমরা শিখব যে it's good to see you again এই যে গুডের পরিবর্তে আমরা কি কি ওয়ার্ড ইউজ করতে পারি well it's good to see you again আমরা ইটস গুড এই গুডের পরিবর্তে কি কি ওয়ার্ড ইউজ করতে পারি আমরা ইউজ করতে পারি নাইস আমরা ইউজ করতে পারি ওয়ান্ডারফুল আমরা ইউজ করতে পারি কি ওয়ান্ডারফুল আমরা ইউজ করতে পারি delightful delightful marvelous. The, and least but not the last. Marvelous. Then exciting. আমরা গুডের পরিবর্তে এই ওয়ার্ডগুলো কিন্তু ইউজ করতে পারি সো চলুন আমরা সেন্টেন্স দেখে নিই Wow. সো ইটস এখানে আমরা ওই ওয়ার্ডগুলো ব্যবহার করব এবং ব্যবহার করে দেখব যে সেন্টেন্সটা অ্যাকচুয়ালি কেমন লাগে well it's it's nice to see you again it's nice to see you again wonderful wonderful it's wonderful to see you again marvelous. It's marvelous to see you again. It's exciting to see you again. And last one, delightful. Well, it's nice to see you again. It's wonderful to see you again. It's marvelous to see you again. It's exciting to see you again. It's delightful to see you again. Well, it's good to see you again. আমরা কিন্তু বারবার ব্যবহার না করে আমরা কিন্তু এই ওয়ার্ডগুলো ইউজ করে সুন্দর করে বলতে পারি it's nice to see again it's marvellous to see again it's exciting to see again well I hope this video will help you as always. Thank you so much for watching this video. Till then, take care. Assalamu alaikum. See you in next video.